আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি কম্পিউটারের কিছু মাদারবোর্ডের আপডেট পাই জানাবো যারা কোরিয়ান মাদারবোর্ড নিতে যাচ্ছেন স্বল্প রেটে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে পাইকারি এবং খুচরা রেটে আমাদের কাছ থেকে কম্পিউটারের মাদারবোর্ড নিতে পারবেন এবং অল অ্যাক্সেসরিজ যেগুলো আপনাদের দরকার সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কম্পিউটারের সো আর দেরি করছি না আমরা চলুন বিরতি শুরু করি সমুদ্র আজকে যে মাদাবোর্ডগুলো প্রাইস বলবো এগুলো আপনার আসোস গিগা বাইটা আপনার ইন্টেল সকল ধরনের মাদাবোর্ডই থাকবে তার মধ্যে আমি প্রথমত যে মাদাবোর্ডটি দেখাচ্ছি সেটা হচ্ছে গিগা বাইটের সিক্সটি ওয়ানের একটি মাদারবোর্ড যেটা হচ্ছে ডিএস টু মডেলের আর যেটা আমাদের চারটি সারা বোর্ড পেয়ে যাবেন দুটো র্যাম স্লট পাশাপাশি আপনার এই মাদাবোর্ডটি আপনার এক বছরের রিপ্লেসমেন্ট এক বছরের রিপ্লেস গ্যারান্টি হিসেবে কোরিয়ান মাদাবোর্ডটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর যারা যাচ্ছেন যে তিন বছরের রিপ্লেস গ্যারান্টি নেবেন একবার ইনটেক প্যাক সহকারে সেটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় আপনার তিন বছরের একবার ইনটেক নতুনটা নিতে পারবেন আর আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্টে আপনার এক বছর গ্যারান্টি হিসাবে নিতে পারবেন আর যারা যাচ্ছেন যে সিক্সটি ওয়ানেরই কিন্তু আপনার সাত দিনের রিপ্লেসমেন্টে নেবেন তারাও আমাদের কাছে নিতে পারবেন সাত দিন সাত দিনের রিপ্লেসমেন্ট হিসাবে আপনার সিক্সটি ওয়ান আপনার একশো মাদাবোর্ডগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দু হাজার টাকায় দু হাজার টাকা হলে সাত দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে তারপর আমরা যে মাদারবোর্ডটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার একশো দশের একটি মাদারবোর্ড গিগাবাইটের আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা একশো দশের যে মাদারবোর্ডগুলো রয়েছে এগুলো আপনার এক বছরের গ্যারান্টি হিসেবে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে এবং যারা চাচ্ছেন যে তিন বছরের রিপ্লেস গ্যারান্টি হিসেবে নেবেন এই মাদারবোর্ডগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনার তিন বছরের রিপ্লেস গ্যারান্টি হিসেবে পেয়ে যাবেন একশো দশের যে বোর্ডগুলো আর এগুলো আপনার আমাদের সাথে যদি চান যে আপনার সাত দিনের রিপ্লেস হিসেবে নেবেন তাহলে এগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টির এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই মাদাবোর্ডগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন হবে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্টই একবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর প্রত্যেকটি প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি এবং যারা ইনটেক প্রোডাক্ট নেবেন সেগুলোর সাথে পেয়ে যাবেন এক তিন বছরের রিপ্লেস গ্যারান্টি আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস আমি এখন বলতে পারতেছি না যেহেতু আপনারা আপনার ভিডিও কমেন্টে কমেন্ট করবেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করলে কিন্তু আমরা আপনাদেরকে এগুলো প্রাইস জানিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশের মাদারবোর্ড আপনার একশো পঞ্চাশ এগুলো সিক্স জেনারেশন এবং একশো দশও এগুলো সিক্স জেনারেশন দুশো পঞ্চাশ মডেলও রয়েছে এগুলো সিক্স জেনারেশন সেভেন জেনারেশন আপনার প্রত্যেকটি বোর্ড আপনার আমাদের কাছে একেবারে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আর আমি প্রত্যেকটি মাদারবোর্ড বা ভিডিও আপনার দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটি প্রাইস এখন আমি বলতে পারতেছি না আপনার ভিডিওটি অনেক বড় হচ্ছে তো তাই আমি এখন মিউজিক লাগিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকেন আর যে মাদারবোর্ডটা আপনার নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের কাছে প্রাইসগুলো জেনে নিতে পারবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দৌড়াই রয়েছে আপনারা চাইলে কল দিয়ে আমাদের সাথে ভিডিও দিয়ে প্রোডাক্ট দেখে আপনি অর্ডার নিতে পারেন আর আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা প্রথমে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আমরা কন্ডিশন করে দেব আর আমরা যারা দোকানদার রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে আলাদাভাবে নক করবেন এবং দোকানে ভিজিটিং কার্ড দেখাবেন আর তাদেরকে আমরা পাইকারি দিয়ে দিতে পারবো আপনারা চাইলে পাইকারিও আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন সো আপনারা ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ